হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দিস সাকসেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আমরা আজকে ইংরেজির বাকি কিছু অংশ নাউন অ্যান্ড আর্টিকেলের কিছু অংশ করব আজকে আমরা করব কালেকটিভ নাউন্স অ্যান্ড আর্টিকেল এরপর করব ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড আর্টিকেল তারপর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড আর্টিকেল এরপরে some idiomatic use of article okay তো বেশি দেরি না করে ইংলিশ ক্লাসটি আমরা বেসিক থেকে শুরু করি এই ইংলিশ ক্লাস কিন্তু বেসিক থেকে শুরু করার কারণ হলো যে কম্পারেটিভ এক্সামে ইংলিশ যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু আমাদের বেসিক জিনিসটাই জানানোর খুব দরকার এই বেসিক নলেজ যদি আমাদের না হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা আমাদের প্রায় হতে থাকে ওকে তো আমরা কি করব যে আমরা বেসিক থেকে শুরু করতে চলেছি তো যাই হোক আচ্ছা এই কালেকটিভ নাম হলো আমাদের কি সমষ্টিবাচক ওকে এটা হলো আমাদের সমষ্টিবাচক নাম মানে সম সমষ্টিবাচক আমাদের এটা ওকে তো এটা কিন্তু আমাদের কি এক নাম হলো তোমার ব্যক্তি ওকে প্রাণী এরপরে বস্তু এদের কি এদের সমষ্টিকে বোঝায় ব্যক্তি প্রাণী বস্তু এদের সমষ্টিকে দলকে বোঝায় বোঝানো হয় ওকে তো এদের যেমন কয়েকটা উদাহরণ কি আছে যে কমিটি কমিটি ওকে মানে একটা সমিতি এ হচ্ছে একটি বাংলায় হলো সমিতি ওকে তারপর হলো তোমার টিম টিমস মানে দল ওকে যাই হোক তারপর ক্লাসেস ক্লাস এইগুলি হলো তোমাদের সমষ্টি দেখো কয়েকটি কয়েকজন ছাত্র মিলে কিন্তু একটি ক্লাস গঠিত হয় কয়েকজন প্লেয়ার মিলে কিন্তু একটি টিম গঠিত হয় কয়েকজন নেতা মিলে একটি কি কমিটি গঠিত হয় তাই তো তো এগুলো কিন্তু এইগুলো কি যে ব্যক্তি প্রাণী বস্তু এদের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন্স ওকে তো দেখো নাম মানে তো আমরা জানি কিন্তু নামবাচক ওকে তো দেখো এখানে কিন্তু আমরা কি করব যে সিঙ্গুলার সিঙ্গুলার কালেকটিভ এই singular collective noun okay singular থাকতে হবে কিন্তু কালেকটিভ নাউন এদের আগে কি হবে আমাদের এ মানে এ বসবে এ এন দা বসবে কিন্তু যদি এরা কমন নাউনের মতো ব্যবহার হয় ওকে এরা যদি আমরা কি কমন নাউনের মতো যদি ব্যবহার হয় এই কমন নাউন মানে সাধারণ নাউনের মতো যদি ব্যবহার হয় তাহলে তার আগে কিন্তু এ এন অবশ্যই বসবে কী বসবে এ এন দা এই তিনটা আর্টিকেল অবশ্যই বসবে যেমন দেখো এখানে কমিটি আছে তাহলে এখানে এ কমিটি আসবে ওকে যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি এখনই দেখো একটা উদাহরণ কি যে a committee has been formed to give effect to his sorry this proposal okay মানে এই প্রস্তাব রূপায়িত করার জন্য একটি সমিতি গঠন করা হয়েছে ওকে কিন্তু একটি সমিতি মানে একটি সমিতি মানে কমিটি গঠন করা হয়েছে সেই জন্য কি এই যে এ বসেছে সিঙ্গুলার কমন নাম ওকে বোঝা গেল এ কমিটি হয়ে গেল হয়ে গেল তো এরপরে আমরা নেক্সট উদাহরণ কি দিব দেখো there are four team teams of player players is our school okay আমাদের there are four teams of players is our school আমাদের স্কুলে চার দল চার দল খেলোয়াড় আছে তো দেখো এখানে কিন্তু টিমস মানে চার দল ফোর টিমস ওকে হয়ে গেল হ্যাঁ যদি একের বেশি বোঝানো হয় এখানে কিন্তু চার বলা হয়েছে ওকে একের বেশি যদি যদি বোঝানো হয় বোঝালে কালারের এই কালারটি এই কালারটি নাউনের আগে কিন্তু নাউনের প্লুরাল হয় তখন তখন কিন্তু প্লুরাল হয় তখন এখানে টিম দেখো এখানে কিন্তু টিম এখানে এস যুক্ত হয়েছে তাহলে এখানে কি টিমস হবে ওকে এটা কিন্তু এক নম্বরে চলে গেল ওকে তো দ্বিতীয় নম্বরে আমরা দেখব যে দেখো কতকগুলি কি তোমার কালেকটিভ কতকগুলি কালেকটিভ নাউন শুধু প্লুরাল প্লুরাল নাম্বার নাম্বারে ব্যবহৃত হয় এই সমস্ত কালেটিভ নাউন এর আগে কি দা বসা হয় বুঝলা বুঝিল দেখো কালেকটিভ নাম শুধু প্লুরাল নাম্বারে ব্যবহৃত হয় তার দ্বারা কি কিন্তু শুধুমাত্র দা ব্যবহৃত হয় যেমন দেখো দ্য মাসেস ম্যাসেস ওকে মাসেস মানে জনসাধারণ ওকে এরপরে হচ্ছে তোমার দ্য ইউথ দ্য ইউথ মানে হচ্ছে তোমার যুব সম্প্রদায় okay the ministry M I N I S T R Y the ministry হচ্ছে তোমার মন্ত্রী সভা ওকে এরপরে দেবো উদাহরণ একটা যেমন the minority M I N O R I T Y minority minority সংখ্যালঘু সম্প্রদায় ওকে এই কয়েকগুলি উদাহরণ এই কয়েকটা উদাহরণ দিলাম আমি কিন্তু হ্যাঁ কিছু কালেক্টিভ নাম আছে শুধুমাত্র প্লুরাল নাম্বারে ব্যবহৃত হয় কিন্তু তার আগে গিয়ে দা ব্যবহৃত হয় বুঝে গেল দেখো তোমাদের একটা হচ্ছে তোমার কি হ্যাঁ তোমরা জানো যে কালেক্টিভ নাউনের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না কিন্তু এটাকে লক্ষ্য করো যে গভর্নমেন্ট গভর্নমেন্ট এবং পার্লামেন্ট পার্লিয়ামেন্ট ওকে এই গভর্নমেন্ট এবং পার্লামেন্ট এর এদের দুই এই দুইটার আগে কিন্তু আমাদের কি হয় দা নাউন ব্যবহৃত হয় এই দা নাউন আমাদের কিন্তু কনফার্ম ব্যবহৃত হবে তার সামনেই কিন্তু দা ব্যবহৃত হবে ওকে দেখো সরকারি বিভাগ মন্ত্রণালয় বিখ্যাত কোন সংস্থা ইত্যাদির আগে কিন্তু তোমাদের ডিফিনিট আর্টিকেল দা ব্যবহৃত হয় কী কী কাকার আগে যেমন দেখো সরকার বিভাগ আমাদেরই গভর্নমেন্ট পার্লামেন্ট তাই তো তার মন্ত্রণালয় দেখো সরকারি বিভাগ তারপর মন্ত্রণালয় মন্ত্রণালয় ওকে তারপর হচ্ছে তোমার বিখ্যাত কোনো সংস্থা সরকারি বিভাগ মন্ত্রণালয় বিখ্যাত কোনো সংস্থা এদের আগে কিন্তু আমাদের ডেফিনেট আর্টিকেল মানে দা আর্টিকেলটি ব্যবহৃত হয় ওকে যেমন the Tata foundation F O U N D A T I O N দেখো দা টাটা ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন দা টাটা ফাউন্ডেশন একটি কি সংস্থা বিখ্যাত সংস্থা ওকে এরপরে দেখো একটা উদাহরণ যে the ministry ministry of health okay মানে স্বাস্থ্য মন্ত্রণালয় ওকে এদের আগে কী হয় এই দা ব্যবহৃত হয় ওকে দেখো কতগুলি কি কতগুলি তোমার কালেক্টিভ নাম আছে যেগুলা তোমাদের যেগুলি তোমাদের সিঙ্গুলার নাম্বারেই ব্যবহৃত হয় কী কী যেমন এন এন আর্মি এক দল ওকে দেখো এএন এর ব্যাপার তোমার কিন্তু আগে শিখছিল মানে আগের সামনে ইংলিশ ক্লাসে যখন প্রথম ক্লাস হয় সেকেন্ড ক্লাস তখন এই এ এন এর দা ব্যবহার হয় মানে এ এন এর ব্যবহার হয়েছিল ওকে তো যাই হোক অ্যান আর্মি ওকে এরপর দেখো সরি এই যে আর্টিকেল আর্টিকেল ক্লাসে আমাদের কি এ এন দ্বারা ব্যবহার সামনে যে কোনো ওয়ার্ডের সামনে যদি এ মানে থাকে ভাওয়েল যদি থাকে তার আগে অ্যান হয় কিন্তু ভাওয়েল ভাওয়েলের মতো যদি উচ্চারণ না হয় ওকে ভাওয়েল ভাওয়েলের মতো যদি উচ্চারণ না হয় তার আগে ইনডিফিনিট আর্টিকেল তোমার এ অ্যান হয় মানে সরি ভাওয়েল ভাওয়েলের মতো যদি যদি উচ্চারণ না হয় তাহলে তার আগে এন হয় ওকে যদি ভাইল ভাইলের মতো যদি উচ্চারণ হয় তাহলে তার আগে অ্যান হয় কিন্তু যার ভাইল ভাইলের মতো যদি উচ্চারণ না হয় তাহলে এ হবে ওকে তো দেখো এ এন আর্মি এ অ আ ঠিক আছে তাহলে এন হয়ে গেল তারপরে দেখো যে উদাহরণ একটা এ পেন্সিল অফ রে আরে ওয়াইস rays okay a pencil of rays মানে এটার মানে হলো তোমার হলো রশ্মিমালা ওকে রশ্মিমালা এরপর একটা উদাহরণ যে কি সরি এ বাউন্স আর কি মানে কিস মানে এক গোছা চাবি এ বাউন্স অফ কিস মানে এক গোছা চাবি ওকে যাই হোক এরপরে a bread B R E A D a bread হলো মানে তোমার বেনি ওকে এগুলি কয়েকটি উদাহরণ তো এখানে কিন্তু আপনাদের ম্যাটেরিয়াল নাউন তোমাদের collective noun and article complete হয়ে গেল এরপরে যাবো আমরা material noun and article okay দেখো material noun and article material হলো আমাদের কি উপাদান কোনো ওকে তরল উপাদান হতে হতে পারে কঠিন উপাদানও হতে পারে ওকে তো যেমন হচ্ছে তরল উপাদান কি কি অয়েল ওয়াটার তারপর কঠিন উপাদান তোমার ডাস্ট আয়রন সিলভার তারপর এয়ার ওকে গোল্ড মিল্ক এগুলো হচ্ছে তোমাদের কি ম্যাটেরিয়াল নাউন ওকে তো দেখো সাধারণত ম্যাটেরিয়াল নাউন এর প্লুরাল হয় না এটা মনে রাখবা কিন্তু এদের কিন্তু সময় কি হয় সিঙ্গুলার হয় এদের সবসময় সিঙ্গুলার হয় এদের কোনো প্লুরাল হয় না এবং তার আগে কোনো আর্টিকেল বসে না এরা সিঙ্গুলার জন্য তার আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না ওকে এটা মনে রাখতে হবে দেখো আগে কোনো অ্যাকজেকটিভ থাকলে ওকে আগে যদি কোনো অ্যাকজেকটিভ থাকে দেখো আগে কোনো অ্যাকজেকটিভ থাকলে অথবা নির্দিষ্ট করে বোঝালে কিন কিংবা কোনো পদার্থের প্রকার অংশ বা তা দিয়ে তৈরি দ্রব্যাদি বোঝালে ম্যাটেরিয়াল নাউনের আগে কী হয় প্লুরাল হতে পারে এই ম্যাটেরিয়াল নাউন তখন কিন্তু প্লুরাল হতে পারে এবং তার আগে কিন্তু ক্ষেত্র বিশেষের জন্য কিন্তু এই আর্টিকেল বসতে পারত বসতে পারি এই রকম ক্ষেত্রে এই সব ম্যাটেরিয়াল নাউনের পরিণত হয়ে যায় কমন নাউনে পরিণত হয়ে যায় ওকে দেখো তোমাদের একটা উদাহরণ কি যে <clears throat> হিন্দুদের কাছে গঙ্গা জল অতি পবিত্র হিন্দুদের কাছে গঙ্গার জল অতি পবিত্র তাহলে উদাহরণ আমাদের হবে the water of the Ganges is very very sacred of Hindus okay the water of the Ganges is very sacred of Hindus মানে হিন্দুদের কাছে গঙ্গার জল অতি পবিত্র এই জল হলো আমাদের কি ওয়াটার হলো আমাদের কি ম্যাটেরিয়াল নাউন এই ম্যাটেরিয়াল নাম সবসময় কি যে সিঙ্গুলার যদি থাকে তার আগে এই দা বসবে না কিন্তু এই এখানে কিন্তু বলা হয়েছে যে হিন্দুর একটা বৈশিষ্ট্য মানে সরি এখানে কিন্তু জলের একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে ওকে তার মানে তার অংশ দিয়ে কি কাজে লাগে মানে কি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে এই জল কিন্তু মানে গঙ্গার জল কিন্তু মানে গঙ্গার মানে একটা কিন্তু গঙ্গার জল বলা হয়েছে ওকে এই গঙ্গা নদীর জল হিন্দুদের কাছে অতি পবিত্র তাই তার আগে কী বলা হয়েছে তার আগে দা বসবে ওকে বোঝা গেল হ্যাঁ এরপরে দেখো abstract noun and article okay nouns and article abstract nouns and article তো এই অ্যাবস্ট্রাক্ট নাউন এর আগে কিন্তু আমাদের কোনো আর্টিকেল বসে না এবং তাদের কিন্তু প্লুরাল হয় না ওকে এই অ্যাবস্ট্রাক্ট নাউন হলো তোমাদের গুণ বিশ তোমার গুণ মানে গুণবাচক ওকে গুণ অবস্থা ইত্যাদি বোঝায় মানে যেগুলি তোমার ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশ না মানে তোমার মনোভাব দ্বারা তুমি বুঝতে পারো ওকে অনেস্টি যেমন এর উদাহরণ কয়েকটি হলো অনেস্টি প্লেজার ওকে প্লেজার মানে তোমার দুঃখ আর অনেস্টি মানে হচ্ছে সততা সৎ ওকে হ্যাঁ এখানে দেখো কিন্তু কি যে এরা সবসময় কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে সিঙ্গুলার হয়ে থাকে এদের সামনে কিন্তু কোনো আর্টিকেল বসে না মনে রাখতে হবে তো যদি এই অ্যাবস্ট্রাক্ট নাউন যদি গুণ ওকে মানে যদি গুণ তারপর তোমার অবস্থা এই প্রভৃতি এইগুলি যদি তোমার না বুঝায় এগুলি তোমার যদি না বুঝিয়ে সেই গুণ বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় ওকে অথবা সেই গুণ অবস্থা প্রবৃত্তির প্রকার বা দৃষ্টান্ত বোঝায় কিংবা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ প্রবৃত্তি বোঝায় তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহৃত হয় কমন নাউনের মতো বোঝা গেল এরকম ক্ষেত্রে এগুলির প্লুরাল হয় এবং তাদের আগে আর্টিকেল বসানো হয় ওকে মানে বলছে যে এখানে যদি তোমাদের এই অ্যাপসটার নামগুলি আছে তোমাদের যদি গুণ বা অবস্থা প্রভৃতি না বুঝে গুণ বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় অথবা সেই গুণ বা অবস্থা প্রভৃতি প্রকার দৃষ্টান্ত বোঝায় তাদের দৃষ্টান্ত বোঝায় কিংবা কোনো কিছু ব্যক্তি বা বস্তুর গুণ প্রভৃতি বোঝায় তাহলে এই অ্যাপসটার নাম কিন্তু কমন নাউনের মতো ব্যবহৃত হয় ওকে যেমন কয়েকটি একটি উদাহরণ লিখে আমরা যে দেখো what is the depth depth of this well okay দেখো এখানে বলছে যে what is the depth of this well মানে এই কুয়োর গভীরতা কত ওকে মানে এই দেখো ডেপথ মানে তোমার গভীরতা ওকে তার আগে কিন্তু দা বসে এটা কিন্তু তোমার এই গভীরতা হলো তোমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে কিন্তু দেখো এখানে যে ওয়েল মানে হচ্ছে তোমার কুয়ো ওকে মানে এই কুয়োর গভীরতা কত মানে একটা কুয়ো মানে একটা বস্তুর কুয়ো মানে হয় একটা কি কুয়ো মানে একটা বস্তু যাই হোক তো তার গভীরতা কত ওকে তার মানে তার একটা গুণ বলা হয়েছে যে সে কত ওকে সেজন্য তার আগে এই দা ব্যবহৃত হয়েছে ওকে তো এরপর আর একটা উদাহরণ আমরা করব দেখো Subhash Chandra Ghosh Subhash Chandra is Subhash Chandra is a glory glory of our country okay মানে সুভাষচন্দ্র আমাদের দেশের গৌরব Subhash Chandra is a glory of our country Subhash Chandra আমাদের দেশের গৌরব দেখো গ্লোরি হলো আমাদের মানে গৌরব তার একটা কি গুণ কিন্তু সেই ব্যক্তির এই সুভাষচন্দ্র কি একজন ব্যক্তি তার গুণ বলা হয়েছে সেই জন্য তার আগে এই এ আর্টিকেলটি বসানো হয়েছে ওকে বোঝা গেল তো এরপরে যাব আমরা some idiomatic use of article দেখো সাম ইডিওমেটিক আর্টিকেল হলো যেমন সংখ্যার এক ইকি যেমন হচ্ছে তোমার সংখ্যায় সংখ্যায় এক বা প্রত্যেক ওকে এই প্রত্যেক বোঝানোর জন্য কিন্তু তোমাদের সংখ্যা এক বা প্রত্যেক বোঝানোর জন্য তোমার এ এন ব্যবহৃত হয় ওকে এটা তোমার এক নম্বর গেল এবার দুই নম্বর হলো অভিন্ন বা সমশ্রেণী বোঝানোর জন্য এ এন এম ব্যবহৃত হয় কি কি অভিন্ন অভিন্ন বা সমশ্রেণী অভিন্ন বা সমশ্রেণী বোঝানোর জন্য এই এন এর ব্যবহৃত হয় a an the okay a an an a মানে এ এন এর ব্যবহৃত হয় ওকে তারপর দেখো যে হাফ শব্দটির সঙ্গে ওকে এইচ এ এল পি দেখো তিন নম্বর এইচ এ এল এফ মানে এই হাফ শব্দটির সঙ্গে নিম্নলিখিতভাবে ই এ এন ব্যবহৃত হয় ওকে তারপর দেখো যে হাফ এই হাফ শব্দটি আবার কি যে যদি সমন্বিত যৌগিক বা কম কম্পাউন্ড নাউনের আগে বসে যেত compound compound noun compound noun এর আগে এর আগে এ এন ব্যবহৃত হয় ওকে যেমন এর একটা উদাহরণ দেবো আমি কি যে a half kilometre half kilometre okay a half kilometre এটা একটা কিলোমিটার হলো আমাদের একটি কম্পাউন্ড রাউন্ড ওকে তারা কি এই হাফ ব্যবহৃত হয়েছে ঠিকই কিন্তু তারা কি এ ব্যবহৃত হয়েছে ওকে বোঝা গেল তারপর দেখো যে সংখ্যা বা এক প্রত্যেক বোঝানোর জন্য এ এন ব্যবহৃত হয় সেখানে এ বয় ওকে তারপর ওয়ান ফুট মানে এ এ ফুট ফুট ওকে তারপর অভিন্ন বোঝানোর জন্য এ গ্রুপ সমাসনী এ গ্রুপ ওকে তারপরে দেখো যে হাফ এর এ এন ব্যবহৃত এ কিন্তু half a glass half a glass half a glass of milk was given to him okay মানে হাফ গ্লাস আমাকে দুধ দাও ওকে মানে তাকে দুধ দাও সে খাবে ওকে তো যাই হোক এ হাফ গ্লাস তো আমরা হাফের হাফের আগে এ কীভাবে ব্যবহৃত হয় আর হাফের পরে এ কীভাবে ব্যবহৃত হয় এ এন ব্যবহৃত হয় কীভাবে সেটা আমরা জেনে গেলাম ওকে তারপর চার নম্বর দেখো যে এখানে কখনো কখনো কম্পাউন্ড নাউনের এর আগে এ এন বসে অনেক সময় নাউন কোনো নাউন ওই নাউন কি কোনো অ্যাক্সিটিভ এর দ্বারা কোয়ালিফাইড কোয়ালিফাইড হয় ওকে কি যে দেখো একটা উদাহরণ a strong a strong desire desire to see his parent parents ঠিক আছে a strong desire to see his parents possessed possessed him okay দেখো এ স্ট্রং স্ট্রং কিন্তু একদম আমাদের কি গুণবাচক ওকে তার আগে কিন্তু যে ডিজের একটা তোমার অ্যাক্সিটিভ বসেছে ওকে এই অ্যাক্সিটিভ দ্বারা কি কোয়ালিফাই ওকে তো তার আগে কি সরি অ্যাক্সিটিভ এটা হলো অ্যাক্সিটিভ তার আগে কি ডিজের ধ্বংস ওকে যাই হোক তার আগে এ বসেছে ওকে কিছু এরপর দেখো কিছু প্রচলিত রীতি বাকৃতিতে এ এন ব্যবহৃত হয় কিছু বাকৃতিতে ওকে কিছু বাকৃতিতে কিছু বাকৃতিতে এ এন ব্যবহৃত হয় ওকে আবার দেখো যে কোনো কোনো কোনো শব্দের উপর বিশেষ গুরুত্ব আরোপ করার আগে তার আগে অবশ্যই দা ব্যবহৃত হয় তারপর নাটকে কোনো চিরাচরিত বিশেষ ভূমিকার নামের আগে দা ব্যবহৃত হয় ওকে তারপর অনেক সময় কমন নাউনের আগে দা ব্যবহার করে তার উপর বিশেষ গুরুত্ব বা বিশেষ অর্থ দেওয়া হয় ওকে যাই হোক আজকে নাউন অ্যান্ড আর্টিকেলের সম্পূর্ণ ক্লাস আমরা ক্লিয়ার করলাম ওকে তো আজকে এই পর্যন্ত থাকলো আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন যে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন তো আজকে এই পর্যন্ত তো ধন্যবাদ